দাঁড়িয়ে প্রস্রাব করলে ছটি রোগ আসবেই গ্যারান্টি আজ আসুক কাল আসুক যখনই আসুক ছটি রোগ হবেই আজকাল কর্পোরেট অফিসে ইটস এ ফ্যাশন দাঁড়িয়ে প্রস্রাবের জন্য একটা কমর দেওয়া হয় সেখানে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে কতটা ভয়ঙ্কর ক্ষতিকর এটা কিন্তু যুব সমাজ তোমরা বুঝো না বুঝতে পারবে যখন তোমার কিছুটা বয়সের দিকে চলে আসবে এখন হয়তো বয়স পনেরো বিশ পঁচিশ এখন তুমি বিশ্বাস করছো না বা বুঝতেই পারছো না তোমার শরীরে কি হচ্ছে দাঁড়িয়ে প্রস্তাব করছো এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমি তো বসার সুযোগ নেই আমি তো জিন্সের প্যান্ট পরছি কেন পরো ভাই জিন্সের প্যান্ট কেন কি দরকার একটু একটু ঢিলে ঢেলা কি পড়ো না আমি ইসলামের কথা এখানে বলবো না বাট তোমার একটা জেনারেল সেন্স তো আছে তোমার বডিটা তুমি মানুষকে শো অফ করছো এটাও কিন্তু হারাম শুধুমাত্র কি নারীরা বডি শো অফ করলে হারাম পুরুষটা নয় পুরুষের বডি শো অফ করলো কিন্তু হারাম মনে রাখবে নারীর জন্য শুধুমাত্র পর্দা তেমনটি নয় পুরুষের জন্য কিন্তু পর্দা বিশ্বনবী বলেছেন ওয়াকদ্দাল তোমরা চক্ষুকে অবনির্মিত তাহলে আমি যেটা বলছি যে যদি দাঁড়িয়ে প্রস্রাব করা হয় ছটি রোগ আসবেই আসবে তাহলে ছটি রোগ কি এক নম্বর হচ্ছে প্যাটের উপর কোনো চাপ পড়বে কিভাবে চাপ পড়বে তুমি যদি বসে প্রস্রাব করো তাহলেই চাপ পড়বে আর যদি দাঁড়িয়ে প্রস্রাব করো পেটে কি চাপ পড়ার কোনো সুযোগ আছে সুযোগ কিন্তু নেই তাহলে বসে প্রস্রাব করলেই তোমার সঠিকভাবে পেটের প্রেশার আসবে প্রস্রাবগুলো সুন্দর করে বেরিয়ে আসবে তোমার ভিতরে যত গ্যাস ফর্ম আছে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে জীবাণুগুলো বেরিয়ে যাবে কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করলে সেটা হয় না মেডিকেল সায়েন্সকে বলেছে তোমার ভিতরে যদি জার্মগুলো থেকে যায় যদি পেশা সঠিকভাবে না হয় তাহলে এই জার্ম কিন্তু তোমার বডির বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি করবে নাহসবিল্লা আল্লাহ হেফাজত করুক তাহলে এক নম্বর বসে প্রস্রাব করতে হবে দাঁড়িয়ে নয় আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করো যুবক বন্ধুরা তোমাদের বলছে এই প্রবলেমটা কিন্তু তোমাদের বেশি মুরব্বীরা আলহামদুলিল্লাহ এই এই অপরাধটি আপনারা হয়তো করেন না দেখো বিশ্বনবী ইসলাম দেড় হাজার বছর পূর্বে যা কিছু বলে গেছেন সেটা কিন্তু every single matter proven by medical science and scientist প্রত্যেকটা বিষয় মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত বিজ্ঞানীরা কিন্তু কথা মাঝে মধ্যে পরিবর্তন হয়ে যায় চেঞ্জেবল ম্যাটার চেঞ্জেবল স্পিচ তারা যা কিছু করে মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায় কিন্তু বিশ্বনবী দেড় হাজার বছর পূর্বে যত টেকনোলজিক্যাল কথা বলে গেছেন হাইপোথিটিক্যাল কথাগুলো বলে গেছেন সব কিছু প্রুভড বাই মেডিকেল সায়েন্স কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নাই এবার দুই নম্বর বিষয় আমরা একটু জানতে চাই দাঁড়িয়ে প্রস্রাব করবে না প্রস্রাবের নারীটা শুরু হয়ে যাবে আর প্রস্রাবের নালীটা যদি শুরু হয়ে যায় ঠিক মতো তোমার প্রস্তাবগুলো বের হবে না এবার আসো বিশ্বনবী দাঁড়িয়ে প্রস্তাব সম্পর্কে কি বলেছেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি একবার দাঁড়িয়ে প্রস্তাব করছিলেন বিশ্বনবী দূর থেকে দেখলেন ওমরকে দেখলেন ফদ্দল ইয়া অমর এখানে আসো ওমর খবরদার দাঁড়িয়ে প্রস্তাব করবে না বিশ্বনবী তখন এই বিষয়গুলো ওমর রাজি আল্লাহ আনহুকে সুন্দর করে বুঝিয়ে দিলেন দাঁড়িয়ে প্রস্তাব করলে কি কি ক্ষতি হবে আজকে সেই আলোকেই কিন্তু আমি বলছি তিন নম্বর হচ্ছে কিডনি পাথর হবেই একসময় হয়ে যাবে হয়তো এখন বুঝতে পারছো না আর কিডনি পাথর অনেক সময় সাইজ যদি বড় হয়ে যায় তখন অপারেশনেরও প্রয়োজন হতে পারে তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করলে তিন নম্বর ক্ষতি কিডনি পাথর হবে ডক্টরদের কাছে গিয়ে তোমরা দেখো জিজ্ঞাসা করো যে আমি তো রেগুলার দাঁড়িয়ে প্রস্রাব করি অতএব আমার কি কিডনি পাথর হবে ডক্টর কিন্তু সেটা বলেই দিবে যে কিডনিতে পাথর হবে মাস্ট বি হবে আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে দাঁড়িয়ে প্রস্রাব করলে চার নম্বর ক্ষতির দিক হচ্ছে প্রস্রাবের গতিটা ধীরে ধীরে কমে যাবে প্রস্রাব যে স্পিডে আসে তাতে করে শরীরের অনেকগুলো রোগ জীবাণু বেরিয়ে যায় কিন্তু স্পিডটা যখন কমে যাবে রোগগুলো ভিতরে থেকে যাবে জার্মগুলো ভিতরে থেকে যাবে আর এটা একসময় বড় ধরনের রোগ তৈরি করতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে this is the most dangerous matter for you for your body that is diabetes diabetes কিন্তু হবে আজকাল আমাদের দেশে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট পিপুলের ডায়াবেটিস রয়েছে তার মধ্যে আমি মনে করি এখনকার generation after twenty years they realise something যে আমি দাঁড়িয়ে প্রস্তাব করেছি that's why I am affected by diabetic আমি ডায়াবেটিকে ভুগছি কারণ আমি দাঁড়িয়ে প্রস্তাব করছি দুই নম্বর আরেকটা বিষয় হবে রোগ সেটা হচ্ছে ক্যান্সার হয়ে যেতে পারে খবরদার এই কাজটি করা যাবে না দাঁড়িয়ে প্রস্রাব করার পঞ্চম নম্বর কুফল হচ্ছে তোমার ডায়াবেটিস হবে তোমার ক্যান্সারও হতে পারে আল্লাহ হেফাজত করুক আর ছয় নম্বর যে বিষয় এটা কিন্তু লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট এটা বললে তোমরা খুব কি মজা পাবে যদিও বাট এটা খুব ডেঞ্জারাস ম্যাটার হবে ইন ফিউচার এটা মানুষের জীবন অত্যন্ত প্রয়োজনীয় এবং যেই যুবক যুবতীর মধ্যে এটা কম থাকবে তার জীবনটা বিষণ্ন হয়ে যাবে ভয়ঙ্কর লেভেলের বিষণ্ন হয়ে যাবে ছয় নম্বরটা হচ্ছে সেক্স পাওয়ার কমে যাবে তোমরা কি যুবকরা এখন হতাশ হয়ে গেলে তাই তো হতাশ হওয়ার কিচ্ছু নেই দাঁড়িয়ে প্রস্রাব করা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ আমি যেটা কি বলেছি তোমার সেক্স পাওয়ার আল্লাহ পাক বৃদ্ধি করে মনে রাখবে ইসলাম বিরোধিত কোনো কার্যক্রমে সুখ নেই না আছে কোনো শান্তি না আছে কোনো সফলতা না আছে আল্লাহর কোনো রহমা অতএব ছয় নম্বর ভয়ঙ্কর যে বিষয়টি মেডিকেল সায়েন্স তথ্য দিচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করলে ধীরে ধীরে তোমার সেক্স পাওয়ারটা কমে যাবে তাহলে আমি যে ছটি কারণ বলছি এই ছটি কারণ তোমার জীবনে ঘটবেই এই ছ ধরনের ভয়ঙ্কর বিপদ তোমার জীবনে আসবেই আজ থেকে ইনশাআল্লাহ তালা তোমরা যুবক যারা আছো তোমাদেরকে বলছি দাঁড়িয়ে প্রস্রাব করবে না দাঁড়িয়ে প্রস্রাবের ভয়ঙ্কর পরিণতির